নিভিয়ে দিয়েছি ফুরিয়ে গিয়েছি ডুবিয়েছি কত ভেলা প্রেমিক নাবিক জানে না সাগর একা রাখা অবহেলা তুমি যা যে শুধু তোমার থাকে বাড়ি ফিরে সুখ